পার্টির নাম কমিউনিস্ট পার্টি ছোট লোকের পার্টি গরিব লোকের পার্টি দায়দালা পা ফাটার পার্টি ছোট লোক কলি কামারি এদের পার্টি আমার পার্টি আমি সেই পার্টি করি তোমাকেও সেই পার্টি করিতেই হইবে অন্য কোনো পার্টি করে কোন পার্টি করে পৃথিবীতে পৃথিবীতে কোন শালা রেহাই পায় নাই আমাদের দেশেও শুনে রাখো মিয়ারা আমি সতেরো বছর জেল খাটেছি এই গরিব লোকের জন্য এই সালার বেটারা আমার জেল খাটাইছে সতেরো বছর কি দোষ করেছিলাম কি দোষ করেছিলাম অন্যায়টা কি করেছিলাম বিনা বিচারে বিচার করতে পারিনি আমার গেছে আমি চুরি করি নাই ডাকাতি করে নাই লুট করে নাই লুচ্চামি করে নাই আমি হাতুড়ি পিঠের কাম করেছি সাবর চালায় কাম করেছি মজুরি চাইছি মজুরি দেয়নি ব্রিটিশ সেই ব্রিটিশ গভর্নমেন্টকে তাড়িয়েছি আমরা আমরা তাড়িয়েছি আমরা দেশকে বিদায় করেছি এই হাত দিয়ে দুপুরবেলায় ব্রিটিশ সাহেবকে গুলি করেছি এই হাত দিয়ে আর বুড়ো হয়ে গেছে তাই না এই হাত যখন যুবক ছিল তখন তোমার মতো গার্মেন্টসের মালিককে আমি ঘন্টায় তিনবার উঠাতাম আর তিনবার বসাতাম এই ক্ষমতা আমার ছিল আমরা কমিউনিস্টরা সত্তর দিন ট্রাম বন্ধ করে থুয়েছিলাম কলকাতায় সত্তর দিন সারা বাংলাদেশের কৃষকরা আমার বউ ছেলে মেয়েকে চাল দিছিল ডাল দিছিল আলু দিছিল পিঠ পটল দিছিল পেঁয়াজ রসুন মরিচ শাক সবজি সব দিছিল ব্রিটিশ গভর্নমেন্ট কিছু করতে পারে নাই কিছু করতে পারে নাই এ তো কোন গভর্নমেন্ট এ তো কোন গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট কিছু করতে পারে নাই আমাদের আমরা সেই দল করি এই দলে আসিতেই হইবে যদি গরিব মানুষ হন যদি অভাব থাকে দুঃখ থাকে জ্বালা থাকে যন্ত্রণা থাকে অধিকার থাকে তালিবালি করবেন না তালিবালি করার দিন আর নাই আলাদা থাকার দিন আর নাই বড় দল বাজি দল সাজি দল কত দল আমি দেখেছি ব্রিটিশ আমল থেকে একটাই দল সেইটা হচ্ছে কমিউনিস্ট পার্টি একটাই দল সেটা মেহনতি মানুষের পার্টি একটাই দল বড় লোকের একটা দল গরিব লোকের আর একটা দল দুটোর একটা তো আপনাকে আসিতেই হইবে আপনি যে দলই করেন দুটোর একটা তো আপনাকে আসিতেই হইবে কোন রেহাই পাবেন না আপনি না করতে পারবে না খালেদা তো গন্তির ভাই এরশাদ সাহেব তো গন্তির ভাই যারা আলারা ধর্ম নামে ব্যবসা করছে ধর্মেরও কি মজা করেছে এখানে একশো উনিশটা ধর্মীয় দল তাই করতে যাব আমার দাদি খাতার মধ্যে আমাকে শিখেছিল লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর এখন আমি দেখছি আমাদের দাদির খাতার মধ্যে একশো উনিশটা ইসলামের দল তাহলে করতে করতে যাবো কোনটার মধ্যে যাবো জানতে চাই ধর্ম নিয়ে ব্যবসা করবেন না ধর্ম একটাই মানবতা ধর্ম লাইল্লাহ মোহাম্মদ রসল্লাহ হ্যাঁ, বিশ্বাস করি করি এবং জানতে চাই কোরআনে লেখা আছে যে আমার খান আমি শ্রমিক গরিব লোক খাটনি করেছি মেহনতি করেছি আমার গায়ের খাল শুকানোর আগে আমাকে মজুরি দিতে হবে কোরআনে লেখা আছে তাহলে গার্মেন্টের মালিক গার্মেন্টের মালিক হাজারবার হক করেছে হাজারবার সব হক করেছে তারপরে সে জামাত পড়ে প্রমাণ করে সে কোরআনের চোরের লাইন বাদ দিয়ে পড়ে যে গার্মেন্টের জন্য তিন মাস তিন মাস বদলি পাইনি আমি আমার জীবনে এইসব ঘটনা ঘটে নাই লজ্জায় মরে যায় বয়স চুরানব্বই কাল মরে যাব লজ্জায় মরে যায় এইরকম বেহে নির্লজ্জ লোক এই আছে আর ওই বেকার শ্রমিকরা এত কাপুর এত কাপুর তোমরা এখন পর্যন্ত তার গলায় গামছা যেতে পারো না তার গলায় গামছা বাজায় আমার মজুরি আদায় করতে হবে একশোবার কারো দয়া চাচ্ছি কোন শালা দয়া চায় না দয়া করবেন না দয়া চায় না কাম করুন মজুরি দিবা কাম করেছে মজুরি দিবা ফ্যাক্টরি করেছ আমার ছেলে দিতে হবে আমার মেয়েকে নিতে হবে আমাকে নিতে হবে আমাকে না নিলে তোমার ওই ফ্যাক্টরি আমি করতে দেব না আর করলে ওই ফ্যাক্টরি আমি ভাঙিয়ে দেবো ওই ফ্যাক্টরি ভাঙিয়ে দিব এই বয়সে আমি জেলে যেতে চাই শুনে রাখো হাতে না আমি এই এই বয়সে জেলে যেতে চাই আমি তোমাকে শেষ কথা বলতে চাই তুমি বঙ্গবন্ধুর বিষয়ে তোমার বাপের বহু কালে ছিল তোমার বাপ চার নিতে কি বিচ্ছিন্ন ছিল আমরা সমর্থন করি আমি মুক্তিযুদ্ধ খালি না আমি তোমার পাকিস্তানের জন্মই স্বীকার করিনি এ আজাদি ঢুকে হয় লাখো ইনসান ঢুকে হয় কমিউনিস্ট পার্টি বলেছিল উনিশশো বিয়াল্লিশ সালে কমিউনিস্ট পার্টি বলেছিল এই আজাদি ঢুকে হয় লাখো ইনসান ভোকা হয় তার মানে আমরা পাকিস্তানের জন্ম স্বীকার করিনি তখন ওর মার পেটের মধ্যে হয়নি আমরা সেই পাকিস্তানের শিকড় তুলে দিছি শিকড় তুলে দিছি যদি সোভিয়েত রাশিয়া সাহায্য না করত যদি ইন্ডিয়ার গভর্নমেন্ট ইন্ডিয়ার মানুষ সাহায্য না করত যদি ইন্ডিয়ার কমিউনিস্টরা সাহায্য না করত বাংলাদেশ হতো না সপ্তম নবহরকে সরানোর ক্ষমতা রাশিয়া ছাড়া কারো ছিল না সপ্তম নম্বর আসছিল আমেরিকার সপ্তম নবহর সাত নম্বর নবহর আসছিল রাশিয়ার কমিউনিস্ট গভর্নমেন্ট অষ্টম নম্বর আসে ওর তলার মধ্যে নল থাকাছি বলেছিল যে আমি আসিয়া গিয়ে আসি তখন সপ্তম নবহর রেস পাঠানো